hello Brian welcome back again আজকে আপনাদের সাথে আরও একটা চমৎকার সাইট রিভিউ করতে যাচ্ছি আমরা মোটামুটি সবাই এরকম একটা সাইট খুঁজি যেখান থেকে আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন আর যেখানে আপনার ফোন নাম্বার লাগবে না সো আজকে আপনাদের সাথে যে সাইটটা শেয়ার করতে যাচ্ছি এই সাইটটার উইথড্রল সময় তিন দিন দিলেও সাইটটা পেপালে ইনস্ট্যান্ট পেমেন্ট করে আর এর জন্য কোনো ফোন নাম্বার লাগে না সো এই চমৎকার সাইটটা নিয়ে আলোচনা করা হবে ভিডিওতে তো ভিডিওটা স্টার্ট করার আগে যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি make sure it the subscribe button আর যারা অলরেডি করে নিয়েছেন থ্যাংক ইউ সো মাচ তো আজকে আপনাদের সাথে যে আইপিটা দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করব সেটা হচ্ছে স্পেকট্রামের একটা আইপি এটা একটা শক্স আইপি তো আজকে আপনাদের সাথে যে সেটটা শেয়ার করতে যাচ্ছি সেই সেটটা হচ্ছে ইউরেকা সাইটটার লিঙ্ক আপনারা ভিডিও নিচে পেয়ে যাবেন অথবা এখানে সার্চ করেন ইউরিকা সার্ভে তো এইখানে আপনারা যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ইউরেকা সার্ভে ডট কম এই সাইটটা ওপেন করেন তো প্রথমে আমরা সাইটটার ইন্টারভেসটা দেখে নিই এ হচ্ছে আমাদের ইউরেকা সার্ভে এই হচ্ছে আমাদের সার্ভে সাইট এই হচ্ছে আমাদের সাইট তো প্রথমে আমরা এই সাইটটাতে সাইন আপ করি এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে লঞ্চে সার্ভে আর একটা হচ্ছে earn money taking service so এখান থেকে আপনারা এই অপশনটা চুজ করবেন আর্ন মানি টেকিং সার্ভিস অথবা আপনারা এইখান থেকেও চুজ করতে পারেন অপশনটা তো এইখানে আপনারা দেখেন guaranteed one dollar for completing your first survey তার মানে ফার্স্ট সার্ভে কমপ্লিট করলে আপনি এক ডলার পাচ্ছেন ওকে যাই হোক তো আমরা এখানে সাইন আপ করে নিই এখানে সাইন আপে চলে যান এখন প্রথমে হচ্ছে ইমেল অ্যাড্রেস এখানে আপনার ইমেলটা দিয়ে দিন এই হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস এরপর হচ্ছে পাসওয়ার্ড এখানে আপনার পছন্দের একটা পাসওয়ার্ড দিয়ে দিন এরপর হচ্ছে মেল না ফিমেল সেটা চুজ করবেন তো আমি একটা মেল প্রোফাইল করব সো এখানে মেলটা চুজ করলাম এরপর হচ্ছে ডেট অফ বার্থ এখানে আপনারা এটা চুজ করে নেন চার মাস বিশ তারিখ উনিশশো সাল তো আমি যে প্রোফাইলটা বের করে নিছি একটা রিয়েল প্রোফাইল তার বয়স অনুসারে এইটা দিলাম এরপরে জিপ কোড হচ্ছে double seven three eight zero এরপর এখানে সাইন আপে ক্লিক করেন তো পাসওয়ার্ডটা দশ ডিজিট লাগবে সো পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে দিচ্ছি এ হচ্ছে আমার পাসওয়ার্ড এরপরে সাইন আপ করে নিলাম তো এই হচ্ছে আমাদের সার্ভে সাইট এখানে যদিও তুলনামূলকভাবে সার্ভেগুলো একটু কম থাকে এরপর আপনারা এখানে কাজ করলে মোটামুটি ভালো একটা আর্নিং করতে পারবেন সো এখানে আপনারা দেখেন আমার ব্যালেন্সটা জিরো জিরো আছে তো ফার্স্ট সার্ভেতে এক ডলার দিবে তো আমরা এক ডলার টার্ন করে নিই এখানে স্টার্টে চলে গেলাম welcome to Eureka congrats on joining our community of over half million member তার মানে অলরেডি পাঁচ লাখ মেম্বার হয়ে গেছে এই সেটটার ওকে তো এইখান থেকে আমরা একটা পজিটিভ রিভিউ দিয়ে দিলাম অসাম এরপরে হচ্ছে Eureka partners with thousand of brands to offer service okay তো এইগুলো পড়ার দরকার মনে করলাম না এখান থেকে I will do my best এটা দিয়ে দিলাম এইগুলো হচ্ছে আপনি সার্ভে করতে গেলে সার্ভের যে ক্রাইটেরিয়াগুলো থাকে সেগুলো ওকে তো এইটা পড়ি আমরা Eureka offers two types of survey the first type of quick survey these are service design to be completed in under three minutes in Eureka brand survey format quick সার্ভেগুলো তিন মিনিটের নিচে হবে এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে the survey you are taking now is a quick survey তো আমরা কুইক সার্ভেটি নিলাম এরপর আরেক টাইপের সার্ভে দেখতে পাচ্ছেন the second type of survey is a sweepstake survey these are longer from service that guaranteed payment and enter to a cash sweepstake with a chance to win up to twenty five dollar upon completion তার মানে এই সার্ভেগুলো একটু বড় হবে আপনি এখান থেকে পঁচিশ ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন ওকে এটা আমরা বুঝে গেছি সো এটা আমরা I understand sweepstake survey এটা দিয়ে দিলাম এরপরে হচ্ছে এরপরে হচ্ছে it is possible not to qualify for a sweepstake survey why might this be survey qualify হয় না কী জন্যে সেইগুলা অ্যাকচুয়ালি এই কোশ্চেনের অ্যান্সারগুলো দিলে আপনি সার্ভে রিলেটেড আরও কিছু অ্যান্সার জানতে পারলেন সার্ভে আপনার কী জন্য কোয়ালিফাই হয় না কী কী সার্ভে আছে এইসব বিষয়ে তো প্রথম হচ্ছে brands are looking for specific demographics এটার মিনিং হচ্ছে প্রত্যেকটা কোম্পানির নিজস্ব কিছু ক্রাইটেরিয়া থাকে সাপোজ আমি যদি এজটা দিয়ে আপনাদের বুঝাই সার্ভেতে চাওয়া হয়েছে যে তিরিশ বছরের নিচে মানুষগুলোর জন্য এই সার্ভে তো আপনার প্রোফাইলটা হচ্ছে পঁয়ত্রিশ বছর তখন কিন্তু আপনাকে সার্ভেটা কোয়ালিফাই করবে না সো এটাই হচ্ছে মেন কারণ এরপরে কোম্পানি খুঁজতেছে একরকম প্রোফাইল আপনার প্রোফাইলটা আরেক রকম সেই জন্য সার্ভেগুলো হয় না ডিসকোয়ালিফাই হয় এতে করে আপসেট হওয়ার মতো কিছু নেই সো আপনার প্রোফাইল অনুসারে যে সার্ভেগুলো ওইগুলো আপনার হবে সো আশা করি এটা নিয়ে বুঝতে পারছেন এর পরেরটা হচ্ছে brands are looking for people with specific experience তো আমি যেগুলো বললাম সেটাই তো এখান থেকে আমরা বদ দিয়ে দিলাম দুইটাই এরপরে হচ্ছে the Eureka team values fairness okay fine should you not qualify for a sweepstake survey you will be compensated for your time okay এখান থেকে অসাম তো কনফিউশন কিছু দেওয়া যাবে না এরপরে হচ্ছে an additional way to earn free money every day is by বোটিং on the daily poll see what other thing on trending topics এটা ওসাম দিয়ে দিলাম আপনি এখানে ডেলি পুল করে আর্নিং করতে পারবেন ওকে এরপর হচ্ছে Eureka cents member over dot dot dot dot every month in instant cash out monthly instant payment করে এক লাখ ডলারের বেশি সো এটা বুঝতে পারতেছেন চমৎকার একটা সাইট এরপরে একটা টিপ আছে দেখেন service pay the highest on weekday afternoon and evening এখানে বিকেলবেলা আর হচ্ছে সন্ধ্যাবেলা সার্ভেগুলো একটু বেশি থাকবে আর হাই পিং সার্ভেগুলো থাকবে তো ইউএসের বিকেলবেলা বলতে ভোর চারটা পাঁচটার দিকে আমরা যদি ভোর চারটা পাঁচটার পরে কাজ করি তাহলে এই সেট থেকে আমরা ভালো আর্নিং করতে পারবো কেউ যদি সকালে ওঠেন ঘুম থেকে তার ওই সেটটিতে ভালো আর্নিং করতে পারবেন তো এটা আমরা অসাম দিয়ে দিলাম এরপরে হচ্ছে how did you hear about Eureka আপনি ইউরেকা সম্পর্কে কোথায় শুনছেন সেই বিষয়টা তো এখান থেকে আমরা এইটাই দিয়ে দিলাম সার্চ ইঞ্জিন গুগল থেকে পেলাম এরপরের কোশ্চেন হচ্ছে great one last question what did you think of this survey এই সার্ভে সম্পর্কে আপনি কী চিন্তা করেন সেটা এখানে ইনফরমেটিভ দিতে পারি আমরা এরপর হচ্ছে too much information helpful easy to understand তো এইগুলো দিয়ে এরপরে আমরা কন্টিনিউ করে দিলাম congrats that's it for the quick survey তার মানে কুইক সার্ভেটা আমাদের হয়ে গেছে তো আমরা সাবমিট করে দিই thank you for completing this survey তো আমাদের সার্ভেটা হয়ে গেছে ক্লেম ইউর রিওয়ার্ড এটা ক্লিক করেন আর এখানে দেখেন অলরেডি আমাদের এক ডলার দিয়ে দিছে claim one dollar এরপরে হচ্ছে উনচল্লিশ সেন্টের একটু আপনারা করে আর্নিং করতে পারবেন তো আমি আপনাদের সময় নষ্ট করব না এগুলো আপনারা নিজেরাই করে নিতে পারবেন তো এরপরে এখানে আরেক কিছু সার্ভে দেখতে পাচ্ছেন এখানে দেড় ডলার সার্ভে এক ডলার তেইশ সেন্টের এরপর হচ্ছে এক ডলার পাঁচ সেন্টের এই সেটে সার্ভে কিছু কম থাকে কম থাকলেও সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সাইটটি ইনস্ট্যান্ট পেমেন্ট করে তো এই সার্ভেগুলো আপনারা করে করে আর্নিং করতে পারবেন এরপরে হচ্ছে ডেলি পুল আমরা ডেলি পুলে চলে গেলাম এখানে প্রত্যেক দিন একটা করে পোল দেওয়া হবে এটা অ্যান্সার করবেন আপনারা would you rather eat out for every meal or cook for every meal তো এখান থেকে আমি কোক দিয়ে দিলাম সঠিক ইনফরমেশন জানি না congratulation you earn one cent তো এক সেন্ট আমরা বোনাস পেলাম তো আমার অ্যান্সারের বোর্ডটাই বেশি তো এখানে যদি লক্ষ্য করেন এখানে পঁচিশ হাজার প্লাস বোর্ড পড়ে গেছে এটা হচ্ছে ডেলি পোলে তার মানে কন্টিনিউয়াসলি এখানে পঁচিশ হাজার লোক কাজ করে তো এই হচ্ছে সাইট তো সাইটের ক্যাশ আউট নিয়ে এখন আলোচনা করি এখান থেকে চলে যান ক্যাশ আউটে তো এই সাইটটাতে মিনিমাম উইথড্রল হচ্ছে দশ ডলারে এখানে দশ ডলার হলে আপনি ভার্চুয়াল বিসাতে উইথড্র দিতে পারবেন পেপাল উইথড্রো দিতে পারবেন এরপর হচ্ছে অ্যামাজন যদি অ্যামাজনের সেল নেই তো এই কার্ডটা আমরা উইথড্রো দিব না এরপর আপনি ইউএসের কোনো ব্যাংকে উইথড্রো দিতে পারবেন তো এই হচ্ছে আমাদের মোটামুটি উইথড্রোর সিস্টেম এছাড়া আরও নিচে অনেক কিছু আছে অনেক কার্ড আছে আর কি কি কার্ডে উইথড্রো দেওয়া যায় এখানে গুগল প্লেতে দিতে পারবেন এরপর হচ্ছে আইটিউনে দিতে পারবেন এরপরে হচ্ছে পেপাল এটা তো আমরা আগেই দেখলাম এরপরে আর হচ্ছে ভিসা কার্ড এখানে অনেক অনেক কার্ড আছে তো এই হচ্ছে আমাদের মোটামুটি কার্ডগুলা এখানে অনেক কার্ড আছে তো যাই হোক তো এই ছিল আমাদের মোটামুটি সাইটটি এই সাইটটা নতুনদের জন্য অনেক ভালো একটা সাইট কারণ এই সাইটটা অ্যাকাউন্ট করতে কোনো ঝামেলা করে না আর এখানে মিনিমাম উইথড্রল হচ্ছে দশ ডলার অ্যামাউন্টটা অত বেশি না আর এর জন্য আপনার এক্সট্রা কোনো খরচ হবে না এখানে ফোন নাম্বার লাগবে না প্লাস হচ্ছে ইনস্ট্যান্ট পেমেন্ট করে তো এটা খুবই মজার একটা সাইট আশা করি সাইটটা নিয়ে বুঝতে পারছেন এরপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব তো মাস্ট করবেন আবারও দেখা হচ্ছে আর ভিডিওতে সবাই ভালো থাকবেন বাই বাই